يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير আমার সেহরি আমার ইফতার আমার নামাজ তোমার জন্য আমার সেহরি আমার ইফতার নামাজ তোমার জন্যে বিনিময় ইলাহি গুনাহের চাই মাফি আমি তো ডুবে আছি পাপের অনন্যে ইন্নি আসআলুকাল জান্না ও আউযু বিকা মিনান নার ইন্নি আসআলুকাল জান্না ও আউযু বিকা মিনান নার ইয়া মুজিরু مجير يا مجير يا مجير يا مجير يا مجير থেকেছি উপবাস না ছুইনি কিছু আজ ভেবেছি দয়াময় হবে তুমি নারাজ থেকেছি উপবাস না ছুইনি কিছু আজ ভেবেছি দয়াময় হবে তুমি নারাজ দুর্বল মানে এ কমজোরি বাধা দুর্বল মানে এ কমজোরি বাধা মঞ্জুর করে লও পুণ্যে ইন্নি আসআলুকাল ঝন্না ও আউযু বিকা নার يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير